চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আদর কইরা মুছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জড়াই তো এই বুকে বলবো আমি এই কথা কেমনে চাঁদের মতো যখন ভাসত নয়ন জলে আদর কইরা মুছা দিতাম গালে ঘাটে আইসা পাশে বৈশা জলে তো বুকে বলবো আমি এই কথা কেমনে তবে ভালো কেন বাসিলা সব বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা নায়ামারে আমারে ফিরাইসা দেখবা তুমি জয় লাগেছি জগৎ ছাড়ে পাইবা শুধু আমায় সপনে চার বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখাও দিলা না আমারে ফিরাইসা দেখবা তুমি জয় লাগেছি জগৎ ছাড়ি জানি আ